সব মিটিয়ে ও যুবকেরা চল্লিশ বছর পার হয়ে যাবে আবার আল্লাহ একবার বলবে এই দুনিয়ার মানুষ এ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পৃথিবীর জমিনে কতই না মহাপাত করে তোদের পাঠিয়েছিলাম আমি আল্লাহ তালা জানি পৃথিবীর জমিনে তোরা আমার গোলামিত্ব করবি আমি আল্লাহ আমার হুকুমের গোলামিত্ব করবি কিন্তু না না নিজের স্বার্থের জন্য ভাইকে কোতল করতে দ্বিধাবোধ করলি না নিজের উন্নতির জন্য নিজের ছেলেকে জবাই করতে কম করলি না পৃথিবীর জমিনের সম্মানের জন্য আমার ইসলামকে নষ্ট করতে কম করলি না আমি আল্লাহ তোদের জমিনে কি করে রাখবো বল আমি আল্লাহ তোদের তৈরি করেছিলাম আমার গোলামিত্ব করার জন্য করেছিস কি হারা আমারও বাধ্য সমান করে ফেলেছি সমান করে ফেলেছি কিছু নেই আল্লাহ আবার দিয়ে বলবে ও আমার আল ইসরাফিল ও আমার আমিন ওরে আমার আজরাইল ও আমার মেকাইল পৃথিবীর জমিনে আর কারা হাতে আছে বলো বেঁচে আছে কারা আল্লাহ আওয়াজ দিয়ে বলছে বেঁচে আছে এবার কারা ইনসান শেষ আল্লাহর ফেরেস তারা বলবে আল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে আছে জিন্নাত আমার আল্লাহ হুকুম করবে ওদের জানগুলোকে কব্জ করো প্রথম মাল্যকা প্রথম মেরেছে আশরাফুল যারা পৃথিবীর শ্রেষ্ঠত্ব পেয়েছিল খাইরি আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছিলাম মানব কুলের সেরা একবার জোরে হবে না এ হবে না সুবহানাল্লাহ তোমরা সেই উত্তম লাখা পেয়ে তাম পৃথিবীর শ্রেষ্ঠত্ব গ্রহণ করার পরেও নাফারমানি করেছো আগে তাই তোমাদের আগে মানলাম বাকি আছে হ্যাঁ, বাকি আছে জেল কিচ্ছু রাখবো না সব জিনগুলোকে ধরে আজরাইলের হাতে সব শেষ জিন শেষ হয়ে গেল আল্লাহ দিয়ে বলবে ও আবার ফেরেস্তারা পৃথিবীর জমিনে আছে কি গাছ গাছালি নাই পাহাড় জঙ্গল নাই নদী নাই সমুদ্র নাই পানি নাই পৃথিবীর জমিনে কি আছে বলো আল্লাহ বলবে ও রব্বুল আমরা ফেরেস্তারা খেয়াতে আছি আল্লাহ ফেরেস্তার হুকুম করবে আমার আজরাইল এ আমার আজরাইল হাজরাতে জিব্রাইলের জান কব্জ করো জিব্রাইল ফেরেস্তা জান কব্জ করা হবে আল্লাহ হুকুম করবেন এ আমার আজরাইল হাজরাতে মেকাইলের জান কব্জ করো মেকাইলের জান কব্জ করা হবে আল্লাহ হুকুম করবেন আমার আজরাইল ইসরাফিলের জান আবার কব্জ করো জানটা কব্জ করা হলো আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন আমার ফেরেস্তা আজরাইল এখন হায়াতে কে আছে বলো আল্লাহ আমি আজরাইল আর আপনি আমি আল্লাহ কি মরতে পারি আমার কি মত আছে আজরাইল বলবে না না না না না না আপনি তো হাইউল কাইয়ুম আপনি ছিলেন আছেন থাকবেন জোরে বলুন সুবাহার আল্লাহ আর জোরে হবে সুবাহার আল্লাহ আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবে ওরে আমার আজরাইল এবার তোমার নিজের যান তুমি কব্জ করো যান নিজেকে কবজ করতে চায় জোরে বলেন নিজের যান মানুষ সুসাইড করে কখন বিরাট কষ্ট হলে বিরাট দুঃখ পেয়েছে ছেলেটা সহ্য করতে পারিনি টেরেনি কেটে গেছে গলা দিয়ে দিয়েছে মেয়েটা সহ্য করতে পারিনি গলায় দড়ি দিয়ে দিয়েছে ছেলেটা সহ্য করতে পারিনি বিষ পয়জন খেয়ে ফেলেছে ছটফট ছটফট ছটফট ছটফট করছে কখন জাম দেয় এই কখন জাম দেয় জামাই বলে আজরাইল সালাম পড়ে যাবে আল্লাহ এতদিন আমি মানুষদের কি পশু পাখি জান কব্দ করেছি ফেরেস্তাদের জান কব্দ করলাম আমি জিন্নাতে জান কব্দ করলাম গাছ গাছালি পাহাড় সাগর নদী সবাই মরে গেল আমার হাতে আমি আজরাই লাগে যদি জানতাম আমাকে মরতে হতে হবে আমি আজরাই কারুর জান নিতাম না জোরে বলুন সুবাহা আরো জোরে বলুন সুবাহার আল্লাহ ও এটা ভিতরে বর্ণনা করা হয়েছে পূর্ব থেকে বসছি পূর্ব থেকে বসছি সালাম ছোটাছুটি করবে আল্লাহ আমি আমার জানটা কি করে কব্জ করব আমার নিজের জান আমি কি করে কব্জ করব আজরাইল পাগলের মতো থাকবে আজরাইল নিজের জান নিজে কব্জ করবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার আল্লাহ পাক আবার বলবেন কোন ইয়া ইসরাফিল ওয়ামারো ইসরাফিল হও সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাম আবার তিনি জিন্দা হবেন জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহান কি শব্দ জিন্দা করবে কুন হও সঙ্গে সঙ্গে হয়ে যাবে এত জোরে হবে না জোরে হবে না সুবহানাল্লাহ সব টেনশনে আছেন নাকি রে অসুবিধা হচ্ছে না আমি পুরো আজকে তফসিলটা পড়িছি ওই জন্য বলছি দরকার কারণ আমাদের ভিতরে মৌতের ভয় নেই আমার আব্বা যান ইন্তেকাল করলো গত আজকে তেইশ দিন আজকে ইংরেজি কত তারিখ বাইশ তারিখ বাইশ তারিখ তো তেইশ দিন হ্যাঁ তেইশ হ্যাঁ, তেইশ তারিখ মানে আজকে আব্বাজান করেছে চব্বিশ দিন আমার কাছে আমার আব্বা করলো আমার কাছে আমার গাড়ির ভিতরে আমার দিকে চেয়েছে বাবাজি বাপ আমার দুনিয়া থেকে চলে গেল ওই যে মৌতের দৃশ্য আমি বহু দেখেছি কিন্তু এখন বাপ আমার আমার থেকে থেকে আলাদা আলাদা হয়ে হয়ে যাবার কারণে মেন্টালিটি টেন্ডেন্সিটা কিন্তু গেছে আমি আমি হাওড়া জেলায় থাকি এখান যখনই ঘরে গেছি বাপের মুখটা দেখতে পেয়েছি اسلامک اوج اور میلاد و محفل میں ابھی سب سے ہائی کلاس اور سب سے ہائی فائی ساؤنڈ یعنی کہ منڈول ساؤنڈ اگر آپ بھی چاہتے ہیں बॉक्स और माइक की सुपर साउंड से महफिल बनाए रखे तो जल्दी संपर्क कीजिए मंडोल साउंड मिंटू मंडोल कोरोला बाजार हावड़ा মেন্টালিটি টেন্ডেন্সিটা কিন্তু আলাদা হয়ে গেছে আমি হাওড়া জেলায় থাকি এখান থেকে যখনই ঘরে গেছি আমি আমার বাপের মুখটা দেখতে পেয়েছি বাপের কদম ধরে চুমা খেয়েছি আর পাবো আর পাবো ও জিনিস আর আসবে না ভাইজানেরা ও মুরব্বিয়ান গনেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহে নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বর্ণনা করতে লাগলে আল্লাহ পাক হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আবার বলবে এ আমার ইসরাফিল সিংহাটা ধরো ফুগু দাও আমি আল্লাহ পাক আবার কে সবাইকে তুলতে চায় এ আল্লাহ ফিরিস্তা হজরত ইসরাফিল দেবে এই প্রথমবার ফুয়েতে পৃথিবীর জমিনটা তছনছ হয়ে গিয়েছিল সমান হয়ে গিয়েছিল এবার এমন জোরে ফুক দেবে হজরতে ইসরাফিল আলাইহিস সালামের ফুকে আসমানের রাজি গুলো ফুলো ঠুলি লেগে যাবে একে অপরের সংঘর্ষ হবে এই মাথা সূত্রটা নিজের ভারসাম্য হারিয়ে ফেলবে পৃথিবীর জমিনে আল্লাহ আগুন বর্ষণ করে তাম পৃথিবীটাকে তাম পৃথিবীটাকে জমিন আর রাখবেন না এই জমিনটা আগুনের তাপে তাম পৃথিবীর জমিনটাকে পুড়ে কয়লা নয় তাম তামা তৈরি করে ফেলবে তামা তৈরি করবে আমার আল্লাহ আল্লাহ ওই সময় বলবে এ আমার শ্রবীর ফুদোয়া বন্ধ করো এই যে মাটি দেখতে পাচ্ছেন না এই মাটি আর মাটি থাকবে না কি হবে তামা তামা কি হবে তামা তার মানে মাটিরও মৌ হয়ে গেছে মাটিটারও মরণ হয়ে গেছে পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক তোমাকে তৈরি করেছিলাম হয়তো তোমার অহংকার দেমাগ থাকতে পারে কারণ তোমার বুকেতে আমার বান্দা বান্দিরা চলতো আমার তৃণলতা থাকতো গাছ গাছালি পাহাড় গুলো থাকতো আমার নদী সমুদ্র গুলো আমি রেখেছিলাম হয়তো তোমার ভিতরে গর্ব হতে পারে আমি আল্লাহ তোমারও মৌ দিয়ে দিলাম শিক্ষা আমি গরম দেখানো ছাড়া পৃথিবীর তোরা গরম দেখাতে পারিস না জোরে বলুন সবাহা আরো জোরে বলুন সবাহা গরম যদি মারতে হয় আমি আল্লাহ মারব অহংকার যদি করতে হয় আমি আল্লাহ করব কারণ আমি কারুর নেই না আমি কারুর নেই না আমি কারুর দ্বারা সৃষ্টি নবে আমি অনিনা আল্লাহ তাহলে অহংকার তাকব্বারি গরম এসব বলো আল্লাহ এটা যদি কেউ নেয় আল্লাহ বললেন তার নাম ইবলিস তার নাম কি কথা বলছেন না কেন তার নাম ইবলিস আমি আল্লাহ পাক এবার কিয়ামতে কোবরা নাজেল করতে চাই পৃথিবীর জমিনে আমি আল্লাহ এদের হায়া দিয়েছিলাম কুকুর বিড়াল শিয়াল বাঘ সিংহ আমি আল্লাহ পাক ইনসানকে তৈরি করেছিলাম এই ইনসান জি এদের এদেরকে আমি আল্লাহ পাক এবার খাতা কলমে মিলিয়ে দিতে যায় সত্তর বছর পঁচিশ বছর আমি আল্লাহ দিয়েছিলাম এরা হায়াতটা নিয়ে কি করেছে একবার জানার দরকার হিসাবের দিনটার নাম হলো একবার জোরে হবে না সোহান এবার হিসেব নেব এতক্ষণ সাইজ করে ফেলেছি এবার হিসাব করে দেখি মালগুলো সব ঠিক আছে কি ও বেজনেরা প্রথমবার যে আওয়াজে পৃথিবীটা তসমস হয়ে গিয়েছিল দ্বিতীয় আওয়াজে করে জমিনের উপরে আগুন বর্ষণ করেছিল জমিনের হয়ে গিয়েছিল তৃতীয়বার এবার আওয়াজ আল্লাহ বলবেন প্রথমবারের থেকে দ্বিতীয়বার যেমন বেশি হয়েছিল দ্বিতীয়বারের থেকে আওয়াজটা যেন এবার করা হয় টোটাল কবার দেবে কবার খুঁজে পেয়ে আল্লাহ ফেরেশতা হযরতে ইসরাফিল সালাম আওয়াজ দিয়ে ভু দেবে ওই ভুয়ে চুটিতে এই পুড়ে তামা হয়ে যাবা জমিনটা ভেদ করে অস্থির হয়ে মানুষগুলো জেনগুলো উঠবে নিজে ফাটিয়ে জমিন ফাটিয়ে মানুষ নয় এই তামার মতো পুড়ে যাওয়া জমিন ফাটিয়ে মানুষ মানুষগুলো উঠবে এ হাজার বারোশো এক লাখ পঞ্চাশ লাখ এক কোটি জামা পরেছিলি এক কোটি দামের জামা পরিধান করেছিলি কিন্তু আমি আল্লাহ তোদের সমান উলঙ্গ করে দিয়েছি জোরে বলুন সোবাহার আল্লাহ আরো জোরে বলুন সোবাহার আল্লাহ কত দামি ড্রেস করেছো বাবা ল্যাংটো হও রাস্তার ধারে পাগল ল্যাংট হয়ে ঘুরছিল দেখে খুব হাসি পাচ্ছিল একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এখানে ছেঁড়া পাগল ঘরের বিবিরা ঘরের বিবি জানিরা দেখে ছেঁড়া যাচ্ছে খুব টিটকিরি কেটেছিল বিবি তুমিও উলঙ্গিনী আর সেই পাগলটা উলঙ্গিনী কে বড় আর ছোট এবার বলো সব ফকিরের বাচ্চা সব ফকির এই কথা ঠিক না সব ফকির আমি আল্লাহ সমান করে ফেললাম একবার জোরে বলুন না জোরে হবে না আল্লাহ বললেন এই অহংকার তাকতবারি করিস না আমি তার জন্য কিন্তু হস্তদের তোদের ফরজ করেছি ঘনওয়ালা ধন ধনাঢ্য ব্যক্তি তোদের কিন্তু হস ফরজ করেছি কেন গরম যাতে না মারতে পারিস আমি আল্লাহ তোদের শিক্ষা দিয়েছি গরম মারা চলবি না তার একটা বড় নিদর্শন হলো আমার কাবায় গেলে তোদের বড় সবার থান কবর করতে হয় এহেরাম পড়তে হয় তোদের এহেরাম দু টুকরা কাপড় একটা পেদা আর একটা গায়ে জড়ানো যে হাজার হাজার কোটি টাকা ডলারের মালিক হাজার হাজার ডলার সে মাল ওই দু পিস কাপড় এই কথা ঠিক না ভুল জোরে বলেন না তা তোর গরম কোথায় গেল তো তো ওখান থেকে শিক্ষা নিয়ে ফিরে এসে নমনীয়তা অবলম্বন করার দরকার ছিল এই কথা ঠিক না ভুল গরমের তিচিস গরিব দেখিছে আমি আল্লাহ বলছি সব উলঙ্গ কায়ামতের দিন আল্লাহ নবী পাক জবানে জড়িয়ে দিয়ে গেলে কায়ামতের দিন এমন একটা দিন হবে ওই দিনেতে দেখতে পাওয়া যাবে সমস্ত বান্দা বান্দির গায়ের বড় থাকবে না ও আল্লাহ দিন দুনিয়ার হাবিবুল্লাহে নবী জনাবে রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে কন্দন করতে লাগলেন আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বর্ণনা করছে কিয়ামতের কথা এ যুবকিরা আমার আল্লাহ হিসাবের পাল্লা দাঁড় করবেন না দাঁড় করবেন না আল্লাহ পাক বলবে এ আমার বান্দা বান্দিরা তোরা কি দেখতে পাস না তোরা কে দেখতে পাস না আওয়াজ চিৎকার করে বান্দা বান্দি বলবে আল্লাহ আমাদের ষাটটা তো আসমান মুখে করা আছে আমরা কেউ কাউকে তো দেখতে পাই না আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন বান্দা বান্দিরে আমি আল্লাহ এটাই তোদের শিক্ষা দিয়েছিলাম পৃথিবীর জমিনে যে চেহারা যে রূপ নিয়ে তোরা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করি যে বংশ নিয়ে পৃথিবীর জমিনে মানুষের কাছে গরমিত্ব দেখাস যে শক্তি নিয়ে মানুষের উপরে জুলুম করিস আমি আল্লাহ সব নিমেষে শেষ করে দিলাম আমি আল্লাহ এর নাম বলেছিলাম কায়ামা এ নজরের যুবকেরা আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবে আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন الناس كالفراش المبسوط وتكون الجبال كالإجل المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية قيامة الدين দিন আল্লাহ হিসাব নেবে আল্লাহ অনেক বান্দা বান্দির প্রতি সেদিন খুশি হয়ে যাবে কোন বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যাবে যে বান্দাটা ঠিক টাইমে নামাজ আদায় করেছিল যে বান্দিটা পৃথিবীর জমিনে ঠিক টাইমে নামাজ আদায় করেছিল আজান শুনে পৃথিবীর জমিনে আজানের জব দিয়েছিল আমি আল্লাহ পাক তাদের প্রতি খুশি হব আমি আল্লাহ জেনা করা হারাম করেছিলাম আমার বান্দা বান্দি জেনা ব্যবিচার করিনি আমি পৃথিবীর জমিনে সুদ খাওয়া হারাম করেছিলাম আমার বান্দা বান্দি সুদ খাইনি আমি আল্লাহ মিথ্যাকে হারাম বানিয়েছিলাম আমার বান্দা বান্দি মিথ্যা দ্বারস্থ হইনি আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে আম্মা মা সকলত মাজিরুহু রাদিয়া ওই বান্দার প্রতি খুশি হয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব যদি হবে না সোবাহার আল্লাহ আরো জোরে বলুন সোবাহার আল্লাহ وأما من خفت موازينه فأمه هابية আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন না না পৃথিবীর জমিনে রূপের গরম দেখি পৃথিবীর জমিনে বংশের গরম দেখি চামড়ার গরম দেখি গায়ের শক্তির গরম দেখি চেয়ারের গরম দেখি বান্দা বান্দি তোরা জুল- জুলুম করেছি অন্যায় করেছি রাহাজানি করেছি وأما আমার হাবিয়া নাম কঠিন জাহান নামায় আমি আল্লাহ তোদেরকে নিপতিত করব কবে সেটা কবে ভাইরা মা সাবধান وما أدراك ما هي نار هامية শোনেননি وما أدراك ما هي نار حامية আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতীদের জান্নাতে প্রেরণ করব জাহান্নামীদের জাহান্নামে প্রেরণ করে জান্নাতি বান্দা দে বান্দিদের সঙ্গে আমি আল্লাহ নিজে থাকবো জোরে বলুন সুবাহার আল্লাহ আরো জোরে বলুন সুবাহার আল্লাহ নারুন হামিয়া জাহান নামি রাগা চির জাহান নামি হয়ে রয়ে যাবে পর্দা নিশিনা মা বোনেরা এখনো বলছি সাবধান হন এক কোটি টাকা হারামের টাকার বড় লোক হওয়ার থেকে দশ টাকার শুকনো হালাল মুড়ি খেয়ে রাত কাটিয়ে দেন ওই দশ টাকা হালাল টাকা আপনাকে জান্নাত দেখাতে পারে একবার জোরে বলে হ্যাঁ, জোরে হবে না এক হাজার টাকা হারাম নাস্তা করার থেকে এক টাকা শুকনো হালাল টাকার মুড়ি খেয়ে রাত গুজরান করেন বেহেস্তের খানা পাবেন একবার জোরে বলুন হক মারবেন না হারামকে সাপোর্ট করবেন না হক মারবেন না সেদিন কিন্তু নাজাদ পাবেন না দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি কি মুসিবতে ফেলে দিল রে বাপ হ্যাঁ কি সর্বনাশ করতেছে প্রাণ খুলে আওয়াজ দিয়ে অন্য অন্য জায়গায় সত্যি কথা বলতে আপনারা জানেন আমি যা বলি ওপেনিং বলি অন্য অন্য জায়গায় আমি দেখেছি জলসা করতে গেলে ছেলেদের ভিতরে বুড়োদের ভিতরে বাচ্চাদের ভিতরে একটা আলাদা জোশ থাকে দরুদ শরীফে কিন্তু এই করোলা রায়পুর লতিপুর এলাকায় জলসা করতে এসে বহুদিনের এক্সপিরিয়েন্স বলছি রাগ করবেন না এদের দরুদ শরীফ পড়তে যেন মন থাকে না কারণ নাকি জম্মের খাওয়া খেয়েছ না তারাও তো খায় নবীর উপরে দরুদ শরীফ পড়বেন ইমানি তাকত জ্যোতি আল্লাহ বাড়িয়ে দেবে একবার জোরে বলবেন না দরুদ শরীফ পড়লে রসুল্লাহর উপরে মজলিসে আল্লাহ পাক তার জীবনের থেকে সত্তরটা করে একটা করে দরুদ শরীফের ওসিলায় সত্তরটা করে সাগিরা গোনা মাপ হয় একবার জোরে বলবেন না তার উপরে দশটা করে রহমত নাজেল হয় একবার জোরে হবে না দরুদ শরীফের এত কৃপণ্যতা কেন বাবা না ভাই জানে জোরে কেন পড়বো এই তো ভাই জোরে দরুদ শরীফ পড়লে কি হয় এই মজলিসের ভিতরে যদি কারোর এনার্জি ক্রাইসিস হয় মানে মন মানসিকতা ঠিক যদি না থাকে আপনার জোরে জোরে দরুদ শরীফটা তার অন্তরে আসর হয়ে স্পিরিটটা আল্লাহ বাড়িয়ে দেয় এই জন্য জোরে জোরে দরুদ শরীফ পড়তে হয় একবার জোরে বলবেন না প্রাণ খুলে আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়ি আল্লাহ সাল্লি আলা وعلى آله আশুক যতই তুফান কভু আমি ডরি না আমার হৃদয়ে যদি হবে না সোভার আল্লাহ ছিললে হবে না সোভার আল্লাহ আশুক যা তুই তুফান কভু আমি ডরি না আমার হৃদয়ে কাবা নয় মদিনা আল্লাহ সাল্লাহ وعلى آله সত্যের পথেতে চলব সুন্নাতি নবাদি ধরব চলব মোরা নবীর তরিকায় মানব নবীজির আদেশ যদি হবে না ছিললে হবে না নারাই থাকবে আসবে না কোনো বাধা মানব না কোনো বাধা আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা ভুলবেন না সুভার আশু যা তুই তুফান কভু আমি ডরি না আমার হৃদয়ে আওয়াজ দিয়ে পড়ি আলা আলী কায়ামতের কঠিন দিনে থাকবে না যখন কেউ থাকবে মোদেরই পাশে মোদের প্রিয় নবীজি চিল্লে হবে না সোভার আসবে খোদা মিলবে খোদার জান্নাত জোরে বলবেন চিল্লে হবে না কায়ামতের দিন যদি নবীকে পাশে না পান কপালে খুব ভোগান হবে নবীকে যদি পাশে না পান কেয়ামতের দিনে নসিব খুব খারাপ আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা আশুক যা তুই তুফান তুফা ডরি না আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله কবরের ভিতর থাকবে না যখন কেউ থাকবে মোদের নবী মোদের সকলের সাথে যদি হবে না সোহার হবে না আসবে না কোনো মিলবে যদি হবে না আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা আশুক যতই তুফান কভু আমি ডরি না আমার হৃদয়ে কাবা وعلى آله যুবকেরা ও লতিপুরের সোনামারিকেরা আমি আলোচনা করতে করতে অনেক দূর চলে এলাম রাত দুটোর উপরে হয়ে গিয়েছে আমি আপনাদের শুধু জানাতে চাই ভালো করে বুঝুন শরিয়াতকে ভালো করে জানার চেষ্টা করুন হককে জানার চেষ্টা করুন শরিয়াতকে বুঝে যদি হককে জেনে যদি আমার আপনার জীবন আমার আপনার পরিবার আমার আপনার ফ্যামিলি আমার আপনার ঘর আমার আপনার সমাজ আমার আপনার পৃথিবীটা তৈরি হয়ে হয়ে যায় উঠতে বসতে খেতে নামাজের পরে আমার রসুল্লাহর দিদার নসিবি হয়ে যাবে দশ বছর নামাজ পড়লেন নবীকে দেখতে পেলাম না পনেরো বছর নামাজ আদায় করলেন নবী দিদান নসিবে হলো না কুড়ি বছর নামাজ পড়ছেন নবী দেখা পেলেন না নিশ্চয় নামাজের ভিতরে কারণ আছে নামাজ যদি ঠিক হয় নিশ্চয়ই খাবার ভিতরে গন্ডগোল আছে খাবারটা যদি ঠিক হয় নিশ্চয়ই জবানের ভিতরে গন্ডগোল আছে নইলে নামাজি বান্দার প্রতি নামাজি উম্মাতের প্রতি নবী বিরূপ হন না নামাজির সঙ্গে তো রসুল্লাহ সম্পর্ক ভালো হবে কথা ঠিক না ভুল জোরে বলেন তাহলে দশ বছর পনেরো বছর কুড়ি বছর তিরিশ বছর নামাজ পড়ছি মা বোনেরা নামাজ পড়ছে আমরা নামাজ পড়ছি রসুল্লাহ দেখা পাচ্ছি না তার কারণ নেই লতিপুরের লোক আমায় মহাব্বত করে এলাকার মানুষ আমায় বড় মহাব্বত করে পশ্চিমবঙ্গের মানুষ আমাকে মহাব্বত করে অথচ রসুল উল্লাহ দেখা পাচ্ছি না কেন বিবেককে প্রশ্ন করতে হবে সবাই যখন আমাকে ভালো বলছে দাওয়াত করছে বাপরে বাপ বাজেট শুনলে মাথা খারাপ শাহনাজ ভাই দশের নিচে কত হবে যদি এত বাজেট ভালো মাওলানা হই আমি তো রসুল্লাহ সঙ্গে তো ঘন ঘন দিদার হওয়ার কথা এই কথা ভুল কথা বলতেছে কি ভাই বলে বাজেট যখন ভালো আছে রসুল্লাহ সঙ্গে সম্পর্কটাও তো ভালো থাকা উচিত নাকি রসুল্লাহ দিদার হচ্ছে না কেন ডালমে বক্সার ভিতরে বোধ ভূত আছে এই কথা ঠিক জোরে বলেন না হ্যাঁ না মোজাদেদে জামান নামাজ আদায় করেছিলেন রসুল্লাহ দেখা পেয়েছিলেন হাজরাতে আল্লাহ মাহবুব বান্দা হাজরাতে আল্লাহ রহুল আমিন রাহমাতুল্লাহ নামাজ আদায় করেছিলেন রসুল্লাহ দেখা পেয়েছিলেন আল্লাহ নবী আল্লাহ নবীর পাগল কাইমুজ্জামান বড় হুজুর পিরি কেবলার নামাজ আদায় করেছে আল্লাহ নবী দিদার পেলেন আল্লাহ আব্বাজান মেজলা হুজুর পিরি কেবলার নামাজ আদায় করেছে আল্লাহ নবীর সঙ্গে সাপ আল্লাহর নামাজ আদায় করেছে রসুল্লাহ দিদার পেল আমরা মনি সাহেব মনি সাহেবের বাচ্চারা নামাজ আদায় করছি কাজী সাহেব হাজি সাহেবের বাচ্চারা নামাজ আদায় করছি নবীর দিদার পাই না কেন আমার বিচার সুপ্রিম কোর্ট করবেন আমাকেই করতে হবে রে বাবা আমার এই জবানটা আল্লাহ তালা লাগিয়ে দেবে জবানটা তুমি কথা বলতে পারবে না আমার আল্লাহ চোখের জবান খুলে দেবে আমার আল্লাহ হাতের জবান খুলে দেবে আল্লাহ কানের জবান খুলে দেবে আমার আল্লাহ জবানটাকে টেনে ধরে রেখে দেবে আমার আল্লাহ বলবেন না না তোর জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারিস তুই হাজার হাজার টাকা কামিয়েছি মিথ্যা গল্প শুনিয়ে মিথ্যা কথা বলে বলে আমার মান্দাদের তাদের পথভ্রষ্ট করেছি ওই জবানের কথা আমি আল্লাহ বিশ্বাস করি না ওই জবানের কথা আমি নিতে চাই না যে কান দিয়ে তুই শুনেছিলিস ওই কান তোর বিরুদ্ধে সাক্ষী দেবে যে হাত দিয়ে তুই পরের মেয়ের আঁচল ধরে টেনেছিলিস ওই হাত তোর সাক্ষী দেবে যে চোখ দিয়ে তুই পরের মেয়ের দিকে খারাপ নজর দিয়ে তাকিয়েছিলিস ওই চোখ আজকে সাক্ষী দেবে আমার বান্দা পরের গাছের পরের গাছের আম পেয়ারা পিপে চুরু করতে গিয়েছিলি দিবি এই পা তোর সাক্ষী দেবে তোর কথা আমি নেব না তোর অঙ্গ প্রত্যঙ্গ আজকে আমার হয়ে কথা বলবে আমাদের কষ্ট হচ্ছে এই সব বলে সেরকম একদিন নয় এভরিডে দুটো করে কমপক্ষে জলসা আছে সব জন্মের খাওয়া খাবি সকালবেলা আবার ফজরের নামাজ কাজা ওইরাম প্লেয়ার আমি না দুটো তিনটে করে জলসা করে আসার পরেও যদি আড়াইটা তিনটের সময় আল্লাহ ঘরে আনে আমি জেগে থাকি বুঝতে পেরেছে জেগে থাকি ওর ঘুম আসে না ফজরের নামাজ না পড়ে কোনদিন শাহনাজ ভাইকে ঘুমতে দেখবেন না এটা আমার স্বভাব যদি রাত বারোটায় জলসা করে ফিরে আসি ধরুন একটা জলসা আছে আটটা থেকে দশটা রাত বারোটা একটার ভিতরে ঘরে ঢুকে দিত অনেক টাইম ঘুম আসবে কি মুসিবতে পড়েছি রোগ হয়ে দাঁড়িয়েছে পুরো ওই জন্য মোবাইলের ভিতরে কিছু কেতাব ভরে রেখেছি ওই শুয়ে শুয়ে ফিল্ম না সাবধান হ আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবারে জানিয়ে দিয়ে গেলেন ও সাবারা মাসাবিরা আমি রাসূল আল্লাহ জানিয়ে দিয়ে গেলাম এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে আমার উম্মা তুম্মা দিরা গোপনে গোপনে গোপনে গোপনে গোনা করবে গোপনে গোপনে গোনা করবে গোপনে গোপনে গোনা করবে এ পদ্মানি সিনা মা বোনেরা নজনেরা সোনা মানিকেরা বলো এই যে মোবাইলটা নিয়ে রাতের অন্ধকারে শুয়ে শুয়ে একা একা কি এমন মজার জিনিস দেখতেছো বাবা যেই ঘরের ভিতরে মা ঢুকেছে টুক বন্ধ একটা ভালো জিনিস যদিও দেখতো তো হঠাৎ করে মোবাইল বন্ধ করলো কেন এ কথা ঠিক না ভুল জোরে বলে মোবাইল ঘাট ঠিক ঘাট যেই বন্ধুটা এসছে এ কথা ঠিক না জোরে বলেন না মিথ্যে কথা বলছি রসুল্লাহ বললেন আমার উন্মতেরা গোপনে গোপনে গোপনে গোপনে একা বসে শুয়ে উঠে গোনা করবে গোনা করবে জাহান নামায় যাবে জাহান নামায় যাবে গোপনে গোনা করার বড় যন্ত্র হাতে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, পাগল হয়ে গেল মোবাইল গরম হয়ে যাচ্ছে মানে মোবাইল নিজেও রেগে যাচ্ছে আল্লাহ কি সব মনীষের হাতের বললুন میرے اسلام دردی مسلمان بھائی جان کو سلام اور واج و محفل سے محبت کرنے والے میرے دوستوں کو سلام جس جس کی کانوں میں میری آواز گونج رہی ہے نا دوستو اس تمام کو منڈول ساؤنڈ کی جانب سے پیار بھرا سلام السلام علیکم Mondal sound Mintu Mondal Kola Bazar Howrah Mondal sound sound sound sound sound mobile গরম হয়ে যাচ্ছে মানে মোবাইল নিজেও রেগে যাচ্ছে আল্লাহ কি সব মনীষের হাতের বললুন ছাড়তে চাই না গল্প করতে করতে ঠ্যাং উপরে তুলে দিয়েছে সেই পাশে সেই দেয়াল দেয়ালের উপরে পা তুলে দিয়েছে মাথা নিচেই পা উপরে কত হচ্ছে রাত দুটোর সময় জলসা করে ফিরছি কবরস্থানে পাচিরে হেলাম দিয়ে জোয়ান ছেলে এমন করে বসে রে যেন ওকে কে মেরে ওখানে গুটো করে রেখে আমি গাড়ি স্লো করে গাড়ি স্লো করে ওখানে কি আবার মদ খেয়ে পড়ে আছে নাকি না ভুল হয়ে গেছে আমার ও মাল কথা বলতেছ তখন কবরস্থান মানে মুরদারাও টেনশনে আছে আল্লাহ কি সময় ফেলে দিবে মুরদারাও টেনশনে পড়ে এই কথা ঠিক বলছি না ভুল ভাবতে পাচ্ছেন শাহনাজ ভাই তুলে তুলে মারে তো তুলে তুলে মারো তো ওই জন্য এত খারাপ ঘরের ছেলেটা শুয়ে আছে আচ্ছা শো না ভাই যেন ঘুম আসে না কেন আসে না তার মানে মহব্বতের সঙ্গে আসে ঘুম আসতে চাই না শুধু বলছে উপরে যাও আজরাইল বলছে তুই চলে আয় অনেক উপরে তুলেছিস এবার তোকে তুলব ও নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা কান খুলে শুনে কিনে বাবা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পাঁচ যদি দিয়ে গেলেন এ আমার সাহাবারা কিয়ামতের একটি আলামত হলো একা একা শুয়ে শুয়ে বসে বসে চলতে চলতে গোপনে গোপনে গোপনে গোপনে আমার উম্মাত উম্মাতিরা গোনার সাগরে ডুবে যাবে এ নজরের সন্তান হয়ে যাও সন্তান হয়ে যাও এমন কিছু দেখো না এমন কিছু শুনো না যার দ্বারা জাহান্নামটা পাকা হয়ে যায় নিষেধ করে গেলাম নিষেধ করে গেলাম সাবধান ক্লাস এইটে পড়ছে সেই মেয়ের হাতে যদি মোবাইল দেয় দেখতে এসছে রুবিনাথ দেখতে এসছে রুবিনাথ দেখতে এসছে হারাম করে ছেলে হারাম করে দেখতে এসছে তবে আল্লাহের এই লতিফপুর এলাকায় বোধ হয় লেনদেন হয় না হ্যাঁ। বেশি আসমানে উঠে গে ও মানে উঠে গেছে বলতে কি দামটা বেশি উঠে গেছে নাকি উঠে যাওয়ার অনেক রকম মানে আছে এক একটা গরুর দাম দু লাখ আড়াই লাখ গরু দু পেয়ে গরু দুটো পা আমি জিজ্ঞাসা করতেছি কি গরু দু পেয়ে গরু এক লাখ আশি দেড় লাখ কোন কোন গরু বলতেছে ঘর বেঁধে দিতে হবে মানে গোল তৈরি করে দিতে হবে গোয়াল বলে গোয়াল গোয়াল বলে তো গরু রাখার কি বলে গোয়াল গোয়াল তৈরি করে দিতে আর থাকবো কোথা জি এখন বলে পনের টাকা নিয়ে যদি ঘর তৈরি করে আর ওই ঘরে যদি আমার মতো হুজুরকে দাওয়াত করে রহমত আনতে চান আমার কবরে বাস পড়বে না রহমত পড়বে শুধু বাস পড়বে বলে ভুল হবে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে তোর হুজরুমি জম্মের মতো ঘুচিয়ে দেবে আমার নজনেরা যুবকেরা আলোচনা করতে করতে অনেক দূর চলে এলাম শুধু বলছি ভালো কেউ করবে না ভালো হয়ে যাবে কেউ ভালো করবে না আমি শাহনাজ যতক্ষণই আসি না কেন করলাম রায়পুর আপনার এই লতিকপুর ভালো করতে পারবো না নিজে থেকে হলে আল্লাহ আপনাকে ভালো রাস্তা দেখাবে সাবধান ঘরের মা বোনেদেরকে বলুন তোদের তো কোনো কষ্ট রাখিনি তোদের তো কোনো অভাব রাখিনি কি দেইনি তোদের সব দিচ্ছি বিনিময়ে তিনটে জিনিস আঁকড়ে ধর শিক্ষা দেন তিনটে জিনিস তুই যেটা চাইছিস সেটা দিচ্ছি তিনটে জিনিস আঁকড়ে ধর নাম্বার ওয়ান হেজাব ঘরের মেয়েগুলো এমন বোরখা পড়তে শুরু করেছে বাবা হাতে স্কিন টাইট শরীরের সঙ্গে জড়িয়ে আছে স্কিন টাইট ওদের স্কিন টাইট ওরা পোশাক করে বোরখা পরে ফাঁকায় বের হচ্ছে যার চোখ একটা কানা আছে একটা ভালো আছে ও আল্লাহ দরবারে দোয়া চাইছে আল্লাহ এই চোখটা ভালো করে দাও একটু ভালো করে দেখি বলছি বেরুইনি করে দিচ্ছি বলে সেটা আবার কোথেকে আসছে রে বাবা কি জ্বালায় বললেন বেরুইনি করে দিচ্ছে আল্লাহ নবী পাক জানিয়ে দিলে ও বাবা সাবারা ও সাবিরা এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে নারীরা পোশাক পরবে হেজাবের জন্য নয় বরঞ্চ পোশাক তারা পরিধান করবে দেখানোর জন্য শত চল্লিশ বছর আগের কথা আজকে বলে গেলাম চোদ্দশো আমার উম্মাতের ভিতরে তারা পোশাক পরবে আবৃত করার জন্য নয় ঢেকে রাখার জন্য নয় আব্রু হবার জন্য নয় হেজাব হবার জন্য নয় পোশাক তারা পরিধান করবে সমাজকে দেখানোর জন্য সমাজের মানুষদের উত্তক্ত করার জন্য এ নজনে যদিও বোরকা পরে তাহলে ওর বোরকা কেন টাইট হবে ওর বোরকাটা তো ঢিলা হবে ওর বোরখাটা যদি ঢিলা হয় দেখবি কোন পৃথিবীর জন যুবক ছেলেরা যদি পাওয়ার অনেক কাজ করেও যদি ওর শরীর দেখার চেষ্টা করে ওরা বুঝতে পারবে না আর মানে রঙ্গিলা শরীরে এইরকম হাইট এইরকম কথা ঠিক না ভুল হারাম হারাম আলেবাসুন ওই পোশাকটা শরিয়াতে হারাম ওই পোশাকটা শরিয়াতে হারাম যদি পরাতে হয় যদি পরাতে হয় ঢিলা ঢিলা ঢিলা সব সময় ঢোলা পোশাক পরাবে যাতে ঘরের মেয়ের বিবির কোন শরীরের আকৃতি কেউ না বুঝতে পারে খেয়াল থাকবে তো বাবা আল্লাহ আমাদের সকলকে বিল খান নসিব করে বলুন সকলে আল্লাহুম্মা আমিন জোরে হেন আল্লাহুম্মা আমিন আমার মা হয়তো ভুল বুঝছে আমি ওদেরকে ভালোবেসে বলে যাচ্ছি বোরখা যদি পড়তে হয় তাহলে এমন বোরখা পরো যে বোরখার দ্বারা শরীরের গঠন কোন রকম যেন না বুঝতে পারে আল্লাহ আমাদের সকলকে ইহিদিনা সিরাতাল মুস্তাকিমে চলার তৌফিক দান করে বলুন সকলে আল্লাহুম্মা আমিন আর জোরে হ্যাঁ আল্লাহুম্মা আমিন আসুন সকলে মিলে বিশ্বনবী রূপে একটু সালামে তৌফা মাদিনাতুল মুনওয়ারায় এই লতিফপুর কি পাড়া শেখপাড়া থেকে সালাতু সালাম দ্বারা নবী সালাম মদিনার বুলবুল ও তুমি সাহেবে কোরআন যে তুমি ইয়া রসুল ইয়া হাবিব সালাম ও নবী মোরা তোমার দিবাগানা এসেছি ফিতনার এ নিয়ে নাও তোমার সোনার মদিনা যেতে চাই তোমার ও রোজা খানা সালাম يا حبيبي سلام জ্বলিছে অন্তর ও আমার ও নবী বীর আহে তো আমার ডাকিয়ালো মদিনা جے رے بڑوں ای گو بار گی سلام ی رسول سلب سلام سلام দোয়া না করে পালাচ্ছে কেন وعلى آله আমার নজনের যুবকেরা আল্লাহ পাক তৌফিক দিলে আমার দেখা হবে আমি তো আপনাদের কাছের মানুষ ভালোবাসার মানুষ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে বলুন সকলে আল্লাহ আমি সকলে আমার জন্য দোয়া করবে আল্লাহ যেন সবর এনকেসারির সঙ্গে হকের উপরে চলার স্থায়িত্ব লাভ করার আল্লাহ তৌফিক দান করে বলুন সকলে আল্লাহ আমি আরো জোরে বলে আল্লাহ আমি আমি আমার জীবনে সমস্ত গুনাহে সগীরা গুনাহে কবিরা জাহেরি বাতিনি শিরকি কুফুরি ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করেছি সমস্ত গুনাহ খালেস নিয়তে আপনার দরবারে তওবা করছি তওবা করছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ভাই আমার আজকে আমি এক প্রকার কিতাব এনেছি সেই কিতাবটা হলো এর আগের দিন জুন্নুরাইন উসমান গানি রাদিয়াল্লাহু তাআলার জীবনী দিয়ে গেছিলাম আজকে হজরতে আলী সেরে খোদা হজরতে আলী গাদি আল্লাহ আলহু রসুল্লাহর একজন প্রাণ প্রিয় জান্নাতি সাহাবি তানার জীবন এনেছি পারেন তো এক পিস করে নেবেন একশো টাকার বিনিময়ে এক পিস করে কেতাব আপনারা নেবেন আপনাদের টাকার বিনিময়ে আবার কিছু নতুন কেতাব প্রকাশ করার সুযোগ পাব যদি পারেন এক পিস করে কেতাব মা বোনেরা ভাবিরা খালারা ফুপিরা নজওয়ান ভাইরা মুরব্বিয়ানগণেরা পারেন তো একশো টাকার বিনিময়ে এক পিস করে কিতাব নেবেন আসুন সকলে মিলে খুলুসিয়াতের উপরে একটু হ্যাঁ দিয়ে দাও আসুন সকলে মিলে একটু দোয়া চাই আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الغفار كلمة شريف درود شريف যে কে রাস্তার পাক কালাম আট কদম আল্লাহ দয়া করে কবুল করে নি সন্ধ্যা থেকে বিভিন্ন আলেমে তোমার হাজি বান্দা এই পাক মজলিসে আলোচনা করেছেন বসেছেন আমি গুণাগার তোমার সব থেকে ছোট নালায় নিকৃষ্ট হয়ে গিয়েছি আল্লাহ আমি অজ্ঞান তথাকথিত তোমার কিছু জ্ঞানের কথা তোমার কিছু বাণী আলোচনা করেছি তোমার বান্দা বান্দির উদ্দেশ্যে দয়াময় আমার এই আলোচনা কবুল করে নি খুশি গই রাজি গই এ মাহফিলকে কবুল করুন আগত মেহমানদেরকে কবুল করুন বক্তা শ্রোতাকে কবুল করুন পর্দানিশি নাম আল্লাহ তাদেরকে কবুল করুন দয়াময় খুশি হয়ে রাজি হয়ে যা কিছু সব করে সংখ্যায় বাড়িয়ে তাজেদারে মুফাকরে সৈয়দুল দুনিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাক দরবারে সব কান পৌঁছে দি হুজুরের আলাউলা আম্মাজান সাহাবাই কিরাম তাবেন তাবে তাবিঈন সিদ্দিকিন বাপাকে পৌঁছে দি মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকি মুআল্লা বাগদা শরীফ শরীফ ফুরফুরা জমিনে শুয়ে আছেন জামান আমিরুশ শরিয়া তারা হযরত দাদা জান হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি দরবারে সব কানা পৌঁছে دين আমরা যারা আমি নামি করি আমাদের পীর মুর্শিদরা শুয়েছে ফুরফুরা জমিনে বড় হুজুর কেবলা মেজলা হুজুর হুজুর কেবলা হুজুর ন হুজুর ছোট হুজুর বাংলা সাহেবের হাজি মুফতি আজম হুজুরের রানা পাকে পৌঁছেছি হুজুরের দুই কোলে যার লাল বড় ভাই যান ছোট ভাই যান হুজুর কেবলা রাহমাতুল্লাহ দরবারে পৌঁছেছি ও রব্বুল আলামিন আমরা যারা হাত হ্যাঁ, আমি আমিন করি এই লতিপুর গ্রামে কোনোর এলাকায় আল্লাহ যত কবরস্থানে বড় দ্বারা শুয়ে রয়েছে অনেকে আমাদের মা দাদা যান দাদি যান নানা যান নানি যান ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে রয়েছে আল্লাহ তাদের কবরে আজাদ দেবেন না আল্লাহ তাদের কবরে আজাদ দেবেন না তাদের কবরটাকে তোমার রহম দিয়ে পরিপূর্ণ করে দিও ও রাবুল আলামিন খাস করে আমার যে আজকে মিলাদুল নবী ইসালে সব দান করেছে আল্লাহ তার আব্বা জান আম্মা জান দাদা জান দাদি জান নানা জান আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গিয়েছে তোমার তাকে সাড়া দিয়েছেন যারা আল্লাহ তাদের কবরে আজাদ দেবেন আল্লাহ সবের শিলায় তাদের কবরটাকে তোমার রহমত দান করে দি আল্লাহ তালা আল্লাহ খাস করে আমি দোয়া চাই আমি আমার আব্বাকে আমি আমার আব্বাজানকে গাড়িয়ে ফেলেছি তিনি হয়েছি আল্লাহ সবই তোমার ইচ্ছা রব্বুল আলামিন আব্বাজানের আরো আপাকে পৌঁছেছি আল্লাহ তালার পর্দা নিশিন আমার মা বোনেরা রয়েছে তাদের আত্মীয় স্বজনের আরো আপাকে পৌঁছেছি দি ও রব্বুল দুনিয়ার জিন্দগিতে আমাদের আব্বা আম্মা যান আমাদের মানুষ করতে গিয়ে যত গোনা করেছে আমরা সন্তানেরা দোয়া চাই মাফ করে দিই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইলাইহি পিতামাতার জীবনের তামার গোনা খাতাকে মাফ করে দি আল্লাহ তাদের ওসিলায় আমাদের জীবনের গোনা মাফ করুন ও রব্বুল আলামিন আমরা যারা খাতুটি আমি নামিন করি আমার বাড়ি আলা ভেজা আজকে যে ইনসালে সব দিয়েছে আল্লাহ আম্মা আব্বা দুনিয়ার জমিনে যারা হাতে রয়েছে ভেজান যান আত্মীয় স্বজন প্রতিবেশী আল্লাহ আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী মা জন জনম মানুষ যাদের হায়াতে রয়েছে আল্লাহ প্রত্যেকের হায়াতকে দারাজ করুন অসুস্থকে সুস্থ করে দিও আল্লাহ শেফাকুল্লাহ আজিলা দান করে দিও আল্লাহ ও রব্বুল আলামিন আসমানি বালা জমিনের বালার তাম বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করু আল্লাহ খাস করে তোমার শাহিদার বারে দোয়া তুলে দোয়া চায় আমাদের প্রত্যেকের আশা বসাকে কবুল করে না ও রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ফিতনার সময় আমাদের পাঠিয়েছো কোনো আফসোস নাই কষ্ট নাই শুধু তুমি আমাদের থেকে আলাদা হয়ে যেও না তোমার হাবিবকে আমাদের থেকে আলাদা করো না তোমার রহমতের চাদর আমাদের মাথার উপরে রেখে দাও ও যে সমস্ত আমার নজন ভাইরা নামাজ আদায় করতে চায় না আল্লাহ আপনি নামাজি মুত্তাকিন বানিয়ে দি যে সমস্ত ঘরের মা বোনেরা নামাজ আদায় করতে চায় না পর্দা নিশি না নামাজি নি বানিয়ে দি আল্লাহ পাক মরতের মৌনের আগে মৌতের আগে তোমার খানায় কাবার দিদারে মদিনা নসিবি করে দি আল্লাহ তা গভীর গুমের ভিতরে যখন থাকবো স্বপ্ন যোগে মাঝে মাঝে একবার নয় একবার মাঝে মাঝে তোমার হাবিবের নূরের দিদার নসিবি করে দেবে আল্লাহ ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত যে যা ইচ্ছা নিয়ে আশা দিয়ে হাত আমিন আমিন করে আমার ভাই জানেন কবুল করুন আল্লাহ আল্লাহ সমস্ত পেরিসানিয়াকে দূর করে দিন ইয়া হাল্লালাল মুশকিলাত لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان ربك رب العزة ما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ثم آمين كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد